এই বাড়া এফতার পাঠাও না বলে হাঁটুন তো আমারে ফোন করছে ভাই উনি এই দশ টাকা পর্যন্ত এফতার নেছে উনি দিয়ে এফতার একটা টাকাও দেন না জান আপনি দেন যদি কি কয় কি কও বাড়া এ কও কি তোরা কি কি টাকা দেন মানে কি কও এই ভাই দশ টাকা পর্যন্ত এফতার নেছে একটা টাকাও দেন না আমি পেজু কত দু দশ টাকার বেজি দাও দশ টাকার বেজি এ বাড়া এ কি কও টাকা দেন না কি না ভাই আপনি একটা টাকাও দেন দশ টাকা পর্যন্ত দশ টাকা পর্যন্ত ঠিক টাকাটা দেবে কি না মারে আমরা সিগনে তো ভাই কামনে ভাই কয় তুমি দেন দি সেরকমটা আমারে তা দেবে কি ভাই ওই দোকানদার না লা কথা কোন এই বেটা কথা কোন খায় টাকাটা দেবে কি আমার ইফতারি পাড়াও না এত বড় সাহস এই মিয়া এই এদিক আমি ছেলে আমি ছেলের নাম শেয়ার চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানের ছেলে এই যে দশ রোজায় পর্যন্ত বেটা গরিব মানুষ এই আপনি বাহিনীতে আছেন কোনো টাকা পয়সা দেন না কিভাবে দেবে টাকা খিচ্ছা দেন খিচ্ছা মানে আমি নাই এই এই জায়গা দশ টাকা যা খাইছো আমি যে আমি এই যে দোকানটা চালাই হ্যাঁ। এই রোজের মাল রোজারা লাগে আমি জায়গা জমি বেশ চেন নেওয়া করি প্রত্যেক বছর আমার এই আরে আমার ইফতারি দিয়ে না আমার ফোন ভাই 10 টাকা পর্যন্ত ইফতারি শুনি একটা টাকাও দেন টাকা দেন না কেন আরে টাকা তো পড়াই দিমু আমি উনি চেয়ারম্যানের পোলা কইতেছ না কোন পোলা ও ভাই আপনি হ্যাঁ? কোন চেয়ারম্যানের পোলা না একটু নাম কন আপনি আমার চেনেন না চিনমু কেমনে আপনি লগে তো সাইনবোর্ড নাই একটু নাম চেয়ারম্যানের লই যাইবে নিত্য নিত্য বেটা করি একটু নাম হ্যাঁ? আরে ভাই কয়টা হইছে ভাই কয়টা এই পাও কত না তারে দি দিমু ওই টাকা ভাই হিসাব করমু উনি টাকা সব দেবে টাকা এখন দেবে হ্যাঁ। কাল পাঠাই দিব কাল পাঠাই দিব টাকা লাগবে এখন আর কাল পাঠাই দিব

এলাকার জনপ্রতিনিধি হে কি কইছে মানুষের আচ্ছা। দোহান দিয়ে খাইয়ে হাইবার আইডি যাইতে হ্যাঁ, আরে ভাই টাকা তো পাড়াই দিমু ভাই আমি আমি এর মধ্যে কাই পাড়াই দিমু এই যে এখন টাকা কয়টা একটু দিয়ে দেন ভাই আরে ভাই টাকা তো কাল দিয়ে দিমু ভাই তাহার কোনো সব বিষয় হবে টাকা কয়টা দিয়ে দেবেন আপনি এখন ভাই কথা বলেন ভাই দোকানদার হ্যাঁ, হ্যাঁ, টাকা পান ভাই তো পাও পামু ভাই 1650 1650 এই একটা করতেছি একটা বেশি আছে এখানে এক শেয়ার মানে খোলা আছে আরে বড় কি 1650 বানাইছে না কত লোক 1650 খালি সেটা করতে আমি আসছি তোমরা দোকানে বসো টেনশনও খায় ভাই আপনারা মানিজ্যত খুই আমি চেয়ারম্যানের ছেলে ভাই আমার এটা মাথা রেখে কথা বলেন মানের ছেলে আস্তে কয় টাকা পাই 1650 আমি তো বুক দেওয়ার লেয়া পড়া জানি না ষোলোশো পঞ্চাশ আর ছয় প্যাকেট ব্যঞ্জন নেছে ব্যঞ্জন কথা কব না এত বড় কইলে আছে না আমি কা খাতায় আছে না খাতায় তো খাতায় কোথায় এক প্যাকেট কি দুই প্যাকেট 50 এই দুই প্যাকেট হইতে পারে এই সব প্যাকেট এই মানু হলো না আপনি কি করেন হিসাব হইছে যাইয়া এই যাই আমার অর্ডার ছাড়া কিন্তু ঠিক না কিন্তু ঠিক দোকানদার বসেন এটা কিন্তু ঠিক আপনার কিন্তু পরিণাম কিন্তু খারাপ হয়ে যাবে আবার কথা ভাই আমরা যাওয়ার পর কিন্তু মোরে মারবে এই চলা এই চলা লা চলা লা চেহারা মানে তোলার দে এই চলা লা লা দেখো কিছু দেখো এই তো চলা নাম্বার বলেন চলান চেয়ারম্যান সাহেব নাম্বার বলেন 017 হ্যাঁ। এই এটা চলান

ভাই বলছিলাম এলাকার লোক আপনার ছেলে তা উনি তো সাদাবাজি করে এলাকায় আইয়া একটা গরিব নিরীহ মানুষ ভাই অসহায় হের দোকানে আইয়া বুটমুড়ি নেয় প্রায় ষোলোশ টাকার আগে বেনসন নেছে ছয় প্যাকেট সেই টাকা পায় আজকের আবার গাড়ি নিয়ে আসছে গাড়ি চালা একটা তিন লেখ চার লেখ খাওয়া দামের হে আইয়া এই গরিব ম্যানের উপর নির্যাতন করে বলেন এই রমজান মাসে গুলো কি ধরনের পোলাপান আপনি রাস্তায় ছাড়েন বলেন ঠিকানা এই দোকানের ঠিকানা আচ্ছা, এই মুন্সিবাড়ির কোনায় মুন্সিবাড়ির ভাই আপনার নাম জানি কি আমার নাম ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলামের দোকানে মুন্সিবাড়ির কোনা একটু আসেন তো চেয়ারম্যান আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ, ভাই এই কি আপনার ছেলে হয় হ্যাঁ আমার ছেলে তাহলে এ এই ভদ্রলোকের দোকান থেকে বিগত এই দশটা রোজা গেল এই দশটা রমজানে প্রায় ষোলোশো টাকার মতো বাকি নিচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বেনসন নেছে ছয় প্যাকেট বন্ধু বন্ধু নিয়ে এ খায় ওয়া খায় কোনো বিল দেয় না আজকের আবার আসছে এগিয়ে যেতে হ্যাঁ, সব সত্য কথা সব এই সব আগে ইফতারি তৈরি করে বাড়ি পেড়াই যে তৈরি এগুলো কি দোকানদারে দোকানদারে দোকানদারে মানে। হ্যাঁ, দোকানদার তো ভয়ে জানায় না সে তো বলতে আছে খালি আইস দেবো কাইজ দেবো পরশু দেবো এই তো বলতে আছে আচ্ছা ঠিক আছে আমি আপনার কোন সমস্যা নাই আমার পোলা ছয় প্যাকেট গরিব মানুষ আজ গো ইফতারি না দিলে মারতে লইছে মারছে গায়াতেছে এই এই এই দুপুরে এই গেলে ভালো মানুষ না আপনি এই অর্থ স্যারে আপনাদেরকে ধন্যবাদ এই এই লাড়ি আমি দিলাম আচ্ছা আচ্ছা, আমি চেয়ারম্যানের আচ্ছা, মানে, পোলা আমার সেনু আশায় বিষয় এই ধরনের আপনি আমের পোলায় আমের পোলায় এই বাইরে তো দেখছে কত লোক দেন আমারে মারতে লইছে বাবা তুমি আমার করু না যা করছো দোকানদারের কাছে এখন দোকানদারের কাছে আমি মাপ আছি আমার আমি আমার বাহি দিবি না আমার বাসায় পাঠা না কই এই বেড়ার উল্টো পুল্টো মাছ চুরি করছে আছে আমি তোমার আমি একটা দুই দিন দিব

একটা মালও করে বাই যেতে পারা এই তোমার কত হইছে এটা তুই জানে আমার টাকা তো আছে টাকা চাই না চাই পাবো না পাবো না টাকা দাও টাকা এই তুমি আচ্ছা, আমি এত রক্ত দিছি মেসেজ আচ্ছা, আচ্ছা, দিতে তুই এসে আইছে এই এবারে এটা জাল না না না না না মানে টাকা জাল একটা সোফা দুম বাড়া পেয়া তো স্যার মা তো পক্ষ হই আমরা যা করলাম ঠিক আছে করছে আমার শুকুর আমার আমার টাকা পাইছি না টাকা পাইছি হ্যাঁ? এই সাবিতে কই সাবিটি কই সব টাকা পাইছো হ্যাঁ পাইছি গাড়ির চাবি কই মানে বড় ফিরে আইলে আমাকে খবর দেবা হ্যাঁ,